বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমরা একটি ড্রেস মোকআপ তৈরি করব তার জন্য আমি এখানে একটি ছবি আর একটি মোকআপের জন্য যে ইমেজ সেটি নিয়ে রেখেছি এগুলো ইন্টারনেট থেকে নিছি তো এখন আমি এই ছবিটাকে আমি আগে ওপেন করব যেটিতে আমি মোকআপ তৈরি করব তো ফটোশপটি ওপেন করব তো বন্ধুরা আমি এই ছবিটিকে ওপেন করেছি করার পর একটু জমিন করলাম তো এখানে দেখুন এই ছবির যে সাদা অংশটা রয়েছে এটি মানে ড্রেসটিকে আমরা মুখ আপ করবো তো এই ড্রেসটা আগে আমাদের মুখ আপ করার জন্য সিলেক্ট করে পাত তৈরি করে নিতে হবে এটি আপনি পেন্টল দিয়ে সুন্দর করে সিলেক্ট করে নিতে পারেন তো আমি জাস্ট অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কুইকলি করে দেখাবো এটা আপনাদেরকে ওকে তো এটা আমরা সিলেক্ট করলাম দেখুন কত সুন্দর সিলেক্ট হয়ে গেছে এমনি তো এর আগে আমাদেরকে একটা লেয়ার নিতে হবে যে লেয়ারটিতে আমরা মোকআপটি তৈরি করব। তো মাস্ক তৈরি করবো আর কি যেটাতে তো লেয়ার একটা নিলাম নেওয়ার পর রেক্ট্যাঙ্গল টুলটাতে নিব নেয়ার পর একটু এই জায়গাটা আমি অন্য কোনো মোকআপের জন্য যা সিলেক্ট করে দিলাম জানি এটার ভিতরেই মোকআপটা হয়ে যায় আমি এই মোকআপ মানে এইটি একটি কালার নিলাম নেওয়ার পর এখানে অপাসিটিটা একটু কমিয়ে দিয়ে দেখব আসলে জায়গাটা আমরা ইয়ে করতে পারি আরও আচ্ছা তো আমরা এটাকে আমরা মাল্টি মাল্টিপ্লে করে দিতে পারি যাতে করে নিচের অংশটাও দেখা যায় তো এখন তো এটা হওয়ার পর আমরা এখন এটাকে আগে একটু কন্ট্রোলটি দিয়ে ট্রান্সফর্ম টুলে আনার পর একটু মানে সুন্দর করে দিয়ে দেব তো এটাকে আমরা ডিসঅর্ডে দিলাম হ্যাঁ Okay. Okay. তো ঠিক আছে এটা করার পর আমরা এখন একটা মাস্ক তৈরি করব তালাটা আমরা ওপেন করে দেব এটাকে সিলেক্ট করব করার পর আচ্ছা এটাকে আগে আমরা স্মার্ট অবজেক্টে কনভার্ট করব তো আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে দিলাম এরপর এখন আমরা এটাকে মাস্ক করব তো ওইটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে মাক্স টুল যেটি রয়েছে অ্যাড এ লেয়ার মাস্ক তো এটাতে ক্লিক করে দিব দেখুন এটা কিন্তু মাস্ক হয়ে গেল প্লাস এটা স্মার্ট অবজেক্টও হয়ে গেছে তো আমরা এই স্মার্ট অবজেক্টের যে আইকন এটার উপর ক্লিক করব তো আমাদের স্মার্ট অবজেক্টটা কিন্তু এখানে ওপেন হবে ওপেন হওয়ার পর আমরা এখন এটাতে কি করব আমাদের যে ইমেজ বা যেটা আমরা আমাদের মোকআপ হিসেবে ইউজ করবো মোকআপের উপর যেটি থাকবে সেটি ওপেন করে এখানে এনে জাস্ট ইয়ে করে দিব একটু সাইজটা করার পর জাস্ট আমরা কন্ট্রোল এস করে দিলে হয়ে যাবে এখন দেখুন আমরা যখন এখানে আসবো আমাদের অরিজিনাল প্রোফাইলে কিন্তু এই ইমেজটা পরিবর্তন হয়ে সুন্দর একটা ইমেজ চলে এসেছে তো বন্ধুরা আগে কিন্তু জাস্ট এরকম একটা ইমেজ ছিল যাটা আমরা মোক আপ করার পর এই ধরনের সরি এই ধরনের হয়ে গেছে দেখুন তো বন্ধুরা এটা হচ্ছে মুক আপ কীভাবে করবেন একটি ড্রেসের মুক আপ তো আমরা আপনারা এখন এই যে স্মার্ট অবজেক্টের জায়গায় এখানে আপনারা যে ছবি দেবেন সেটারই অবজেক্ট এখানে চলে আসবে তো আমরা আরেকটি ফটো ডাউনলোড করব যাতে করে আমরা আরেকটা ফটো দিয়ে চেক করে দেখতে পারি বন্ধুরা এখন আমরা এটি দিতে যাচ্ছি তো এটাকে আগে আমরা ডেস্কটপে নিলাম নেওয়ার পর ফটোশপে নিব নিয়ে এখানে ছেড়ে দিব ওকে অ্যান্ড এন্টার করে দিব হয়ে গেল কন্ট্রোল এস করব তারপর এখানে গিয়ে দেখবেন যে আপনাদের ফাইলটা কিন্তু এরকম হয়ে গেছে তো আপনারা এখন ওই জায়গায় যে ইমেজই দেবেন সেই ইমেজই কিন্তু আপনারা এখানে এর গঞ্জ হিসাবে দেখতে পাবেন তো বন্ধুরা এটিই ছিল আসলে আপনারা কিভাবে মোকআপ তৈরি করবেন সেই বিষয়টি ফটোশপের দেখা হচ্ছে আরও নতুন একটি কোনো ভিডিওতে ততক্রমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে